হ্যালো গাইজ সালামু আলাইকুম আমি এখন আপনাদেরকে যে টিউটোরিয়ালটি দেখাবো সেটা হচ্ছে ফটোশপ টিউটোরিয়াল কীভাবে মানে পিছনের ব্যাকগ্রাউন্ডটি ব্লার করা লাগে ফটোশপ দিয়ে সো লেটস স্টার্ট প্রথমে আমাদেরকে একটা ছবি সিলেক্ট করতে হবে আপনার পছন্দ মতো একটা ছবি সিলেক্ট করুন প্রথমে আমি সাপোজ এই ছবিটা নিলাম নেওয়ার পরে আমার কিবোর্ড থেকে কন্ট্রোল যে প্রেস করব দুইবার সো দুইবার প্রেস করার পরে এখানে লেয়ার ওয়ান এবং লেয়ার কপি এই দুটি লেয়ার তৈরি হয়েছে তারপর আমাকে যে যা করতে হবে এখান থেকে এই এটা নেব নেওয়ার পর এটার হার্ডনেস জিরো করব করার পর সাইজটা একটু কমিয়ে নেব সো এখন এটাকে আমরা আস্তে আস্তে করার চেষ্টা করো তো গাইজ দেখতে পাচ্ছেন আপনার সুন্দরভাবে ইয়েতে হয়ে গেছে সো এটা আপনারা আস্তে আস্তে করবেন একটু যদি বাইরে চলে যায় তাহলে অল্টার প্রেস করে এটাকে প্রথমে মাইনাস করে নেবেন হালকা মাইনাস করে নেওয়ার পরে and okay uh, depend edg option 11 जहाँ पर যাওয়ার পর আপনাকে যা করতে হবে আসলে এখান দিয়ে বাড়তি রয়েছে একটু কমা নেব আমরা হ্যাঁ দেন ওকে so guys হয়ে গেছে আমাদের এখন আমাদেরকে যা করতে হবে এটার সাইজটা একটু কমিয়ে নিতে হবে আঠেরো তারপর এটাকে আস্তে আস্তে করে হ্যাঁ তারপর স্মুথটা আমরা থার্টিন করে দিলাম দেন ওকে প্রেস করলাম সো এটা ওকে হয়ে যাওয়ার পর আমাদেরকে যা করতে হবে এই অপশানটিতে এইভাবে একটা এ তৈরি করতে হবে তারপর লেয়ার ওয়ান সিলেক্ট করে এখান থেকে ফিল্টারে যাব ফিল্টার দেওয়ার blur gallery then tilt shift এই অপশানটি সিলেক্ট করব করার পর আমাদেরকে যা করতে হবে আপনার বেশি জ্বালা ব্লাড দরকার সো বেশি ব্লাড করবেন সো গাইজ দেখেন আপনারা এখন খুব সুন্দর ব্লার আপনাদের যতটুকু দরকার যদি বেশি দরকার বেশি করে নেবেন এখন আমার অত বেশি দরকার নেই সো ইটস এন আপ এটা দেন ওকে দিলাম তো দেখেন আমার কি সুন্দর একটা ব্লার চলে আসছে পিছনে খুব সুন্দর একটা ব্লার চলে আসছে দেখেন এই সো তারপরে আমাদেরকে যা করতে হবে এই টুলটা এখানে যাওয়ার পর একটু কালারটা কালারগুলো বাড়িয়ে নেবেন এই কালারটা ইয়া আপনার পছন্দ মতো আপনি এটা করতে পারেন সো এখান থেকে সানসেটের অপশানটি নেব পর এটা হালকা একটু বাড়িয়ে দেবো দেন সানসেটটা একটু বাড়িয়ে দিই যাতে একটু এটা যে রৌদ্র রৌদ্র ভাবটা চলে আসবে আর কি সো গাইজ দেখেন আগে ছবিটা থেকে আগের ছবিটা আগের ছবিটা আমি ওপেন করতেছি দেখেন এই ছবিটা এই ছবিটা দেখেন আর এটা দেখেন সো তাহলে আপনারা তবে বুঝতে পারবেন দেখেন অনেক চেঞ্জ হয়ে গেছে এগুলা অনেক ব্লার হয়ে গেছে সো আপনারা আপনাদের ইচ্ছা মতো এগুলা করতে পারেন সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন thanks for watching my video আসসালাম